এ যুবকের দোহ অনুরোধ করে বলি ঘটনাটা মনোযোগ দিয়া শুনেন আজকে যদি কারবালার ময়দানটা ঘটনাটা ঘটত আজকে যদি শুনতাম ফোরাতের নদীতে পানিটা বন্ধ করছে নবীর আওলাদের জন্য আমি আমার বাজানরে কইতাম আব্বা আপনার বাড়িতে কি সম্পদ আছে তিনি বলতো আমার দশ দম সম্পত্তি আছে ওই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করছে আপনি কি করবেন কই আমি সব বিক্রি করে দিব আমার অধ্যক্ষ হুজুরে যদি বলি আপনার কি আছে কই দশ লাখ টাকা আছে কই আমি সব টাকা টাকা বাজেট করে ফেলাইলাম আমারও যদি বলা হয় তোমার কি আছে তাই আমার টাকা পয়সা যা আছে সব একত্র করলাম এই মুহূর্তে যদি শুনতাম ফুরাতের নদীতে নবীর আউলাদের জন্য বিয়াদবরা পানি বন্ধ করছে আমার বাজানের আমার হুজুরদের সব সম্পদ মিলাইয়া আকাশ দাউইরা যাইয়া নবীর আউলাদের মুখের ভিতরে পানি দিয়া দিতাম জন্য কার জন্য তোরা পানি বন্ধ করলি আমার কলিজাটা তো মানে না আমার কলিজা তো মানে না কি বিষয়টা হঠাৎ তুইরা দিলেন আমার তো মনে চায় এরা কার জন্য পানিটা বন্ধ করলো ইমামে আলী মুকামের জন্য এরা পানি বন্ধ করে দিছে আজকে যদি খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম আজকে যদি ইহুদিরা ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম আজকে যদি হিন্দু ঘটনাটা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা কুরাতের প্রান্তরে নামাজ পড়িনাওয়ালা জামাত পড়িনাওয়ালা নামদারি মুসলমান হইয়া নবীরা ওলাদের গলায় সুরে চালাইতে আমি মানতে পারি না আমরা মানতে পারি না মানতে পারি না জীবন দেয় যারা হকের জন্য জীবন দেয় যারা দিনের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না একটা হলো ধারণা আর একটা হলো বলা মুখে বলা আর ধারণা এক জিনিস না এই জন্য আল্লাহ কোয়ালা তাহসাবান তোমরা মনে করিও না তোমরা ধারণা করিও না আর এক জায়গায় আমার আল্লাহ কোয়ালা ওয়ালা তাকুলু তোমরা বলিও না বলার বলতো নিষেধ করেছেন ধারণা করত নিষিদ্ধ করেছেন আল্লাহর প্রতি যারা জীবন দেয় এরা মারা গেছে এই কথা তোমরা মনে করিও না ও আল্লাহ এরা কি এরা হলো জিন্দা শুধু জিন্দা না ইন্দা এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই আবার আরেক জায়গায় আল্লাহ কয় ওয়ালা سبيل الله أموات যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না বাল আয়া ও এরা হলো জিন্দা ও আল্লাহ তুমি দি কোরআনে বলেছ কুল্লু নাফসিন জাকিকাতুল মাউত সব প্রাণী মরণশীল আবার এখানে বলতেছ মারা যাওয়ার পর মরা বলা যাবে না আল্লাহ এই আয়াতের পরের শব্দে বলেন ওয়ালা কিল্লা তাশরুন এই মরাটাই যে কিভাবে জিন্দা এটা বোঝার মতো মেমোরি পৃথিবীর কাউকে আমি আল্লাহ দান করি নাই তাইলে আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা কার ঘোষণা এরা শুধুমাত্র জিন্দা নয় ওই যে ওরা যদি আল্লাহর প্রতি নিহত হয়ে যায় এদেরকে আল্লাহ একটা মর্যাদা দিয়ে দেন এরা কইল শহীদ এই শহীদের মর্যাদা আছে না নাই আমার নবী বলেন ইয়াসফা ইয়ামাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সোম্মাল উলামাউ সোম্মা সুহাদা হাসরের ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর দরবারে কথা বলবে এক হলো নবী রাসুলগণ দুই হলো আলেমগণ তিন হলো শহীদগণ এই জন্য আমাকে বিষয় দিয়েছেন বিষয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি কথাগুলো বোঝাইতে চেষ্টা করে একটা সিদ্ধান্ত নিতে চায় আপনারা বলুন নবীর আওলাদ ইমাম হুসাইন রদি আল্লাহ যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন শহীদ হয়েছেন উনি কি মরা নাকি জিন্দা আর জবান খুলে কোন মরা নাকি জিন্দা এই জন্য যুবক ভাইয়ের আগে আকিদাটা ক্লিয়ার করেন আজ থেকে অনেক বছর আগে বিভিন্ন হুজুররা স্টেজের মধ্যে বসে বলতো আমার নবী মরে গেছে মরে গিয়ে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে নাউজুবিল্লা গন আমরা সুন্নিরা সারা জীবন এদের সঙ্গে আমার বাপ দাদারা তর্ক করতে করতে করতে করতে দলিল দেওয়ার পরে এখন যাইয়া শেষ পর্যন্ত আমার নবীকে হায়াতুল নবী মানে আমরা দলিল বাইরে করে দেওয়ার পরে মানে এখন যে এইগুলো নিয়ে সমস্যা আছে এইগুলো থাকবে না এইগুলো ইনশাল্লাহ একদিন তারা বুঝতে সক্ষম হবে কারণ সন্নিরা শুধুমাত্র বড় হুজুর বলছে আর মুরব্বী বলছে এটা নিয়ে চলে না সুন্নিরা কোরআন সুন্না গবেষণা করিয়া এই কথা বলে কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইয়েরা আমরা কেন আমরা আহলেবায়তকে মহব্বত করি কোন বায়তের গলার ভিতরে চালাইয়া দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লাম أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল বলেন ও বন্ধু আপনি বলুন আজরান আমার নবীর ভাষায় নবী বলেন ও মানুষ পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কোনো আমার আমার জীবনে যত ত্যাগ আছে এই ত্যাগের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না ইল্লাল মাওয়াদাতা ফিল করবা ইল্লা শব্দটা হরফ ইস্তেস্তার মধ্যে একটা হরফ আদা খালা হাসা সাওয়া গাইরা মা আলাইসা মা খালা ইল্লা এই ইল্লা হে তবে চায় মাওয়াদাতা ফিল করবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্ব আরজ আল্লাহ আকবর বলেন না আমার আহলে বায়তের মহব্বত চাই এবার নবীকে প্রশ্ন করে ও নবী আহলে বায়েত কারা আমার নবীর শরীরের চাদর মুবারকটা এইভাবে মিশিয়ে দিয়ে এক পাশে মা হজরত মৌলা আলী কার্রামাল্লাহ তালা ওয়াজাউল করিম এই মৌলা আলী রাজি আল্লাহ তালুকে এক প্রান্তে ধরালেন আর এক পাশে হজরত ইমাম হাসান আর এক পাশে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুমা আরেক পাশে হজরত মা ফাতিমা তো জোহর রদি আল্লাহ তালা আনহা এই তিন চারজনকে চার পাশে আমার নবীজি বলেন ও সাহাবে কারাম তোমরা আমারে বলেছো আহলে বায়ত কারা আমার চাদরির চতুর পাশে যাদেরকে দেখতেছো এরাই হলো আমার আহলে বায়ত এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই জোরে কে আল্লাহ আকবার বললেন না এদেরকে কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই এই জন্যই তো আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদা আহাব্বানি ওয়ামান আবগাদা হুমা ফাকাদা আবগাদানি যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয় এই জন্য আমি প্রায় সময় গজলের বাসায় বাসায় বলতাম বলবো বলবো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট যেই গহলেতে চুমু খেতেন নবী মোস্তফা হাজেই গহলেতে চুমু খেতেন নবী মোস্তফায় সেই গহলে কেমনে সেই ছিল মা ফাতে মারে একটা জবান বন্ধ রাখবেন না এমন একটা বিষয় আমারে দিয়েছেন রে বাবা যেই বিষয়টা বয়ান করলে আমার নিজের অন্তর থেকে কষ্ট অনুভূত হয় কোন রাহুলাদের জন্য তারা পানি বন্ধ কইরা দিল যেই নবীর না বানাইলে ওয়ালা সামা আকাশ হতো না যেই নবীর না বানাইতে ওয়ালা আর্দ জমিন হতো না যেই নবীকে না বানাইতে ওয়ালা লহন লহ হতো না যেই জমিরে না বানাইলে ওয়ালা কলাম কলম হতো না যেই নবীকে না বানাইলে কোনো কিছুই হতো হতো না ওই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছ এ যুবকের দোষ অনুরোধ করে বলি ঘটনাটা মনোযোগ দিয়া শুনেন আজকে যদি কারবালার ময়দানটা ঘটনাটা ঘটত আজকে যদি শুনতাম ফোরাতের নদীতে পানিটা বন্ধ করছে নবীর আওলাদের জন্য আমি আমার বাজানরে কইতাম আব্বা আপনার বাড়িতে কি সম্পদ আছে তিনি বলতো আমার দশ দন সম্পত্তি আছে ওই নবীর আউলাদের জন্য পানি বন্ধ করছে আপনি কি করবেন কই আমি সব বিক্রি করে দিব আমার অধ্যক্ষ হুজুরে যদি বলি আপনার কি আছে কই দশ লাখ টাকা আছে কই আমি সব টাকা বাজেট কইরা পালাইলাম আমারও যদি বলা হয় তোমার কি আছে তাই আমার টাকা পয়সা যা আছে সব একত্র করলাম এই মুহূর্তে যদি শুনতাম ফুরাতের নদীতে নবীর আউলাদের জন্য বিয়াদবরা পানি বন্ধ করছে আমার বাজারের আমার হুজুরদের সব সম্পদ মিলাইয়া আকাশ দাবুইরা যাইয়া নবীর আউলাদের মুখের ভিতরে পানি দিয়া দিতা আমার কলিজাটা তো মানে না আমার কলিজা তো মানে না কি বিষয়টা হঠাৎ করে দিলেন আমার তো মনে চায় এরা কার জন্য পানিটা বন্ধ করলো ইমামে আলী মুকামের জন্য এরা পানি বন্ধ করে দিছে আজকে যদি খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম আজকে যদি ইহুদিরা ঘটনাটা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম আজকে যদি হিন্দু ঘটনাটা ঘটাইতো মন্ডার মধ্যে বুঝ দিতাম আজকে দাড়িওয়ালা টুফিওয়ালা ফাগরিওয়ালা পুরাতের প্রান্তরে নামাজ পড়িনাওয়ালা জামাত পড়িনাওয়ালা নামদারি মুসলমান হইয়া নবীরা ওনাদের গলায় সুরে চালাইছে আমি মানতে পারি না আমরা মানতে পারি না মানতে পারি না জন্য শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তামান কি সোমাত শুধু দাওয়াতের মেহমান আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি জানলেও জীবনে কখনো তামান কি সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ সুন্ন সাথী তুমি মহাবতে তার সদিনের সাথী তুমি শহীদ ফারুকির কথা মনে আছে কি মহবতে তার সুদিনের সাথী তুমি খাজা বাকি জালালির কথা মনে আছে কি আরো কিছু শুনলাম আছি তুমি জানো কি জানলে জীবনে কখনো তামানো কি কন্যা সুন্নাত নয় শুধু দাওয়াতির মেহমান সুন্নত নশুদ খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আজ তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি একটা জবান বন্ধ রাখেন না দিলটা নরম না কোন ইয়া হুসাই শাহ হুসাই ইয়া হুসাই যুবকের দল শুনে রাখো যদি পারো চোখের পানে ফেলে একটু কান্না করে দিও খোদার কসম করে বলি ইমামে আলী মুকামের জন্য যদি দুইটা চোখের পানির ফুটা যদি দুইটা চোখের পানির ফুটা যদি তোর বুকে ফালাইয়া দিতে পারো আমার মন বলছে পাকে পাঞ্জাতন তোমাকে ছাড়া জান্নাতে যাবে না কেন জাননি কয় আমার একদল মুসলমান কাছে পাইয়া জবাই করছে আর একদল মুসলমান আমার কেন জবাই করলো এই বিরহে চোখের পানি ফালাইয়া কেঁদেছে আমি হুসাইন তো তাদের ছাড়া জান্নাতে যেতে পারি না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাই আমার আমার নবী কয় আমি চাই শুধু আমার হলে বায়তের মহব্বত এই কথা বলেছেন আমার রসুল বলেছেন এই জন্য আমরা যারা আছি পাঞ্জাতনের মহব্বত দরকার আছে না নাই নবী আমার মধ্যে দুনিয়া তিনি চলে গেলেন বিয়াদকরা হুসাইন রাদি আল্লাহ তালানহুকে ভাবে তারা ষড়যন্ত্রে জাল ফালাইয়া এমন এমনভাবে মিথ্যাশ্রয় দিয়া এমন একটা ময়দানে নিয়ে গেছে শহর বানু বানুকয় স্বামী গো এরা কেন এমন ভাবে লাইন দিয়ে দাঁড়াইছে এখন আপনারা যেমনে দাঁড়াইছেন এরা এমন ভাবে হুসাইনের বাহাত্তর জনের সামনে দাঁড়াইছে পিছন দিকটা ফুরাতের নদী সামনের দিক দিয়ে আশি হাজার সৈন্য আশি হাজার এইভাবে লাইন দিয়ে দাঁড়ায় গেছে খবরদার খবরদার লাইন দিয়ে দাঁড়া বাহাত্তর জনকে লাইন অতিক্রম করতে দিস না কয় কেন কয় যদি দেশ তাইলে ওই পুরাতের পানি পান করে ফেলাইব এই পানিগুলা বন্ধ করে দে এবার নবীর আউলাদের গ্রাও করে ফেলেছে ইমাম পরিবার মাত্র বাহাত্তর জন এরা হলো আশি হাজার এ যুবকের দল বাহাত্তর জনকে মারতে গেলে আশি হাজারের কাম লাগে না এরা কেন আশি হাজার এবং এক লক্ষর উপরে লোক লাগাইছে কেন জানেনি এরাও জানত ইমাম পরিবার বাহাত্তর জন হইতে পারে কিন্তু ইমাম পরিবারের গায়ের সুরের চাইতে বেলায়তের পাওয়ার কম না বেশি ওই বাতেলরা এটা ভালো কইরাই জানে সুন্নিরা যেমনই হোক এরা দলিলে শক্তিশালী এই জন্য সুন্নিদের সঙ্গে কোনোদিন বসে বসতে রাজি হয় না ঠিক কিনা সঠিক সঠিক কারবালা শুধু একটা ঘটনা নয় কারবালা শুধুমাত্র ঘটনা নয় একটা চেতনার নাম ঠিক কিনা বলুন এই জন্য যুবক ইমাম পরিবার বেষ্টনীর ভিতরে পড়ে গেছে আর ওই দিক দিয়া ফোরাতের পানিগুলা বন্ধ করছে এ জিয়াদ কয় হুসাইন তুমি আমার কথা মানতে হবে ইমাম আলী মুকাম বলেন তুমি তো বলছো আমাদের কাছে বায়াতের সোল গ্রহণ করবে তুমি দিকে এখন উল্টাটা বলতেছ কয় না না না না আমার কথা মানতে হবে এবার ইমাম আলী মুকাম বলেন না না মানতে পারবো না তুমি বলেছ আমাদের কাছে তোমরা সব কিছু আমাদের কথাই মেনে নিবে তোমরা আমার নানার তরিকায় চলবে যেহেতু তোমরা কথা লড়াইয়া ফেলছো তাইলে তোমরা আমার নানার দলে নাই তোমরা মুনাফিকি করেছ আমরা তোমাদের সাথে মিশতে পারবো না বেশি কথা বললে মুনাফিকদের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না এটাই হলো কারবালার শিক্ষা যা আল وزهق الباطل إن الباطل كان زهوقا ঠিক কিনা বলুন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে তেলাওয়াত করলে খারাপ লাগে এই জন্য যুবক ইমাম আলী মোকাম বলে প্রয়োজনে জীবন দিব শহর বানু ডাক দিয়া কো স্বামী ওরা এমনভাবে দাঁড়াইয়া গেছে কেন ভাই তুমি কি দেখো না আমি খেজুরের ডালে যখন আঘাত করলাম খেজুরের ডাল থেকে রক্ত জড়তেছি তুমি কি তাকায়া দেখো না এই জমিনে আমার ঘোড়ার পাগুলো মাটির ভিতরে ঢুকে গেছে আমার নানা যান বই লাগেছিল যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে ঢুকে যাবে গো ওই জায়গাটাই হবে আমার শাহাদতের সেন্টার এ শহর মানব তুমি তাবুর ভিতরে যাও তোমার জন্য নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ দেখছেন নিও কারবালা শুধুমাত্র ঘটনা নয় কারবালার ঘটনায় একটা মূলত হাকিকতের চেতনা এ শহর বানো তুমি পর্দার ভিতরে যাও তাবু গারলেন খেজুরের ডাল দিয়া ওই তাবুর ভিতরে শহর বানো ঢোকাইলেন শহীদ সখিনারে ঢোকাইলেন জৈনবের ঢোকাইলেন হঠাৎ কইরা ইমাম আলী মোকামের একটা সন্তান নাম আলী আকবর গভীর মনোযোগ গোলা মুখস্থ করা লাগবে এই ঘটনাগুলা মুরব্বীরা জানেন আমার বয়সে যারা তারা জানে কিন্তু কিশোর বয়সের যারা কথাগুলো জানে না ছোট ছেলে যারা তারা জানে না এই জন্য এদের জন্য শুধুমাত্র কথাগুলো মনে করাইয়া দিতে হয় কারণ ইতিহাসের ওই ইতিহাসকে বিকৃত করার জন্য বহুত শিয়ারা দুনিয়ার জমিনে নেমে গেছে কথা বলেন ঠিক এই জন্য যুবক আমার ওই ইমামে আলী মুকাম বাহিরে দাঁড়ানো আর ভিতরে শহর মানুষ জৈনব সকিনা সবাই ভিতরে এবার ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানকর তিনটা সন্তান একজনের নাম আলী আকবর নামটা কি আর একজনের নাম আলী আউসাদ আরেকজনের নাম হলো আলী আসগর আলী আউসাদের নামই পরবর্তীতে জয়নাল আবেদিন হয়েছে সুযোগ পাইলে ঘটনাটা বলবো কেমনে হয়েছে আলী একবার ডাক দিয়ে আব্বা গো ওরা এমনভাবে কেন দাঁড়াইল এবার ডাক দিয়ে কয় ওদের সঙ্গী মনে হবে আমরা বিপদে পড়ে গেলাম ওরা কথা দিয়েছে কথা রক্ষা করে নাই এই জন্য আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে আলী আকবর ডাক দিয়ে কি আব্বা আপনার কাছে আমার একটা অনুরোধ ওরা যদি আমাদেরকে আক্রমণ করে সর্বপ্রথম আমি তাদের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামবো জোরে কন সোহান যেমন সন্তান যেমন বাবা তেমন সন্তান আম গাছে আমি ধরে বাবা জাম গাছে জাম যেমন দেখতে হবে হুসাইন কেডা উনি হলো শের খোদা মৌলা আলী কার্লাহ তালা ওয়াজাউল কারিমের সন্তান কথা বলেন ঠিক কিনা ইমাম আলী একবার ডাক দিয়ে আব্বা আমি তাদের সাথে যুদ্ধ করবো ওরা আমার নবীর তরিকা ছেড়ে দিয়েছে ওরা মুনাফিকি করেছে এদের সঙ্গে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দিতে পারবো না এই কথা বলার পরে আলী আকবর ডাক দিয়ে কে আব্বা আমি যেতে চাই ইমামে হুসাইন রবি আল্লাহ বলে ও বাবা তুমি যাইও না তুমি যাইও না কারণ তোমার মাঝে একটা নিয়ামত আছে কয় কি আমি আমার নাবি থেকে নিচ পর্যন্ত যে অংশটা এই অংশটা আমার নবীর মতন আল্লাহ বানাইছে আর নাবি মন থেকে উপরের অংশটা এই অংশটা ইমাম হাসান তোমার চাচা জানের সুরতটা বানাইছে এই জন্যই তো আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন আমি নবী থেকে আমি হাসান হুসাইন থেকে এই জন্য দুইজনের সৌন্দর্যটা আল্লাহ এমনভাবে ভাগ করলেন ইমাম হুসাইন বলেন আলিয়া আকবর তুমি ও না তোমার মাঝে ও মদিনা কামলিওয়ালার একটা নিয়ামত আছে ইমাম আলী আকবর ডাক দিয়া ও বাবা যান আমার মধ্যে কি নিয়ামত আছে ইমাম আলী আকবর এই কথা বলার পরে ইমাম হোসাইন রাদি আল্লাহ তালহ বলেন তোমার কাছে যে নিয়ামত আছে শুনতে চাও কারণ তোমার যেই কণ্ঠ এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার কণ্ঠের মতো শোনা যায় আরো যে আল্লাহ আকবর বলেন না তোমার কণ্ঠটা আমার নানা জানের কণ্ঠর মতো মনে হয় তুমি যদি চলে যাও কে আমার এমনভাবে ডাক দিলে সেই ডাকের জ্বালা মিঠাবো এই জন্য তুমি চলে যেও না ইমাম আলী আকবর বলে বাবা ও বাবা গো আমি যদি বিয়াদুদ্দির বিরুদ্ধে ময়দানে না গো আমি যদি বাহাতিনির মোকাবেলায় ময়দানে না নামি তাইলে মদিনার নবী অনেক কষ্ট পাবে আপনি কি চান না মদিনার নবীকে আমি একটু খুশি করি এই কথা বলার পরে ইমাম হোসাইন চুপ হয়ে গেলেন ডাক দিয়ে আব্বুড়ি যাবি অসুবিধা নাই কিন্তু আমার কাছে কথা দে রে বাবা তুই যখন যুদ্ধের ময়দানে যাবি বারবার বারে ফিরে ফিরে আমার দিকে দেখাইয়া আমারে আব্বা কইয়া ডাক দিবি জালা জোরায় না জালা জোরায় না হাসির খোরাক দিচ্ছি না বাবা জালা জোরায় না থাকে সে জানে মনের দুঃখ বুঝবে কে দয়াল বিনে হ্যাঁ। ওরে যার জ্বালায় সে জানে মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে এবার সন্তান হাতে তলোয়ার নিলেন নিয়া তিনি রওয়ানা দিলেন পিছনে তাকে আব্বা আমি যাইতেছি আব্বাকে আলবিদা যায় যায় যায় যায় যায় যায় হঠাৎ করে যুদ্ধের ময়দানে হাজির হইয়া গেল ওই মুহূর্তে ইমাম আলী কি মারার জন্য ওরা এমন ভাবে ধাও মারছে না ধাও মারার কারণ আছে একটাই কারণ হুসাইন রাদি আল্লাহ কালানগুর সন্তান এটা তো সাধারণ কোনো কথা নয় এবার আলী আকবরকে মারার জন্য তারা রাস্তায় নেমে গেছে এরপরে অর্ধেক হওয়ার পরই আলী আকবর কয় আমি না আমার আব্বারে বইলাসছি আমার আব্বার সঙ্গে আমি দেখা করব মাঝপতি এবার ওই আলী আকবর দৌড়াই আবার বাবার কাছে গেছে আব্বা আমি যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে এসেছি ও আব্বা গো আব্বা আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই আজকে আমি যুদ্ধের ময়দান থেকে এখন আবার তোমার কাছে এসেছি তুমি না আমার মুখে আব্বা কয়ে ডাক দিলে শান্তি পাও কিন্তু শান্তির বার্তা নিয়ে একটা কথা জানতে চাই গো আব্বা কোনোদিন তোমার কাছে আমি কিছু চাই নাই আজকে একটা জিনিস আমি চাবো কারবালা ইমাম হুসাইন কই না জানি আমার সন্তান আমার কাছে আবার কি চাই আজকে আমার সন্তান কি চাইবো আমি কি দিব এই কথা বলার পরে আলী একবার ডাক দিয়ে কয় আব্বা আজকে দেখেন আমার পায়ের নিচে একটা বোতল পানি আছে ওই কারবালার ময়দানে এক ফুটা পানি যে কেমন প্রয়োজন ছিল নবীরা উল্লাদের জন্য ওই ইমাম আলী একবার ডাক দিয়ে কি আব্বু আমি একটা জিনিস চাইবো কয় কি যদি পারেন আমি যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে যদি পারেন আমার মুখের ভিতরে এক পানি দিয়া দেন ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দা দিল আমি কেমন বাবা হইলাম সন্তান আমার কাছে পানি চাই অথচ ঘরে পানি নাই মস্কের ভিতরে পানি নাই আমি কি দিব আমি এমন অপারক বাবা হইলাম যে এই সন্তান বাবার কাছে পানি চাই পানি দিতে পারছি না এই কথা বলার পরে করে ইমাম হুসাইনকে আব্বুরি ও আব্বু তুমি যদি আমার কাছে পানি চাইবা লম্বা হইয়া শুয়ে যাও আমি তোমার বিচিত্র পানি দিতেছি এই কথা বইলা সন্তানটারে জমিনে শোয়াইয়া কই তোমার দুইটা চোখ বন্ধ করো যেই মাত্র চোখ দুইটা বন্ধ করলো হিমা মালি একবার বলেন আমার আব্বার কাছে আমি পানি চেয়েছি আমার আব্বা আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই আমার বাবা আমার মুখের ভিতরে নদীর পানি দেয় নাই আমি তাকাইয়া দেখলাম আমার আব্বা আব্বার শুকনা জিব্বাটা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিল আমার আব্বার শুকনা জিব্বা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিল আমার মামালি একবার কি আব্বা গো আমার আব্বা আছে আমি পানি চাইছি আপনার জিব্বা দিয়ে আমার আপনার আব্বা নাই দেখে বুঝি আপনি পানি চাইতে পারতেছেন না আব্বা আর পানি লাগবো না গো আব্বা আমার বিধাই দেন আমি কারো কারবালায় যাবো ইমাম হুসাইন কই আলিয়া গো আকবর ও আলী আকবর তুমি যুদ্ধের মাঠে যাওয়ার সময় আমাকে আব্বা বলে এত সুন্দর করে ডাক দিতে কিন্তু এখন দেখতেছি তোমার অর্ধেকটা ডাক বাতাসের সঙ্গে বের হয়ে যায় কারণ কি ইমাম আলী আকবর ডাক দিয়ে কি আব্বা গু আমি যখন আপনার দিকে ফিরে আসতেছিলাম আপনি না বলেছিলেন আমার কণ্ঠন শুনতে ডাইরেক্ট আমার নবীর মতন এই জন্য পিয়া দবরা আমার কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকাইয়া দিছে এই জন্য আপনার যখন আমি আব্বা বইলা ডাক দেই আমার অর্ধেক ডাক আমার গলার ছিদ্র দিয়ে বার হয়ে যায় কহে একবার শুনি কে তোমারি খাওয়াইল জোর রসুলের পর